নির্বাচনের পরদিন গতকাল বগুড়া জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে যান বগুড়া চার ও ছয় আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম কেন এসেছেন প্রশ্নে তিনি জানান এখানে প্রতিটা কেন্দ্রের আমি ফলাফল দেওয়ার জন্য এসেছে কেন তুলতে এসেছেন কেন্দ্রভিত্তিক ফলাফলের কাগজ জানতে চাইলে তিনি বলেন কালকে যে রায় দিয়েছে রায়টা আমি মানি না নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি এই জন্য কাগজটা নিয়ে বেড়াচ্ছি আমি হাইকোর্টে রিট করব ঘোষিত ফলাফলের উপর কেন আস্থা রাখতে পারছেন না এই প্রার্থী আমরা প্রতিটা কেন্দ্রে এমন কোনো জায়গা নাই সেই জায়গার থেকে আমাদের পাশের খবর আসেনি সবাই বলেছে পাশ করেছে আমি ভোটের যখন রেজাল্ট হলো তখন আছে আমি পাশ করলাম না কেন তার মতে ভোট চলাকালীন অথবা ভোট পরবর্তী সময়ে কেন্দ্রভিত্তিক তিনি খোঁজ খবর নিয়ে যেটি জানতে পারেন তার সাথে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলের অনেকাংশেই কোনো মিল নেই সব কথা মিলে আমার সন্দেহ আছে এই জন্য আমি সব কাগজপত্র সংগ্রহ করছি কোন বুটে কটা ভোট পেয়েছে আর এখানকার থাকে কাগজ লেদে আমি মিলে দেখব এর সাথে কতটা মিল আছে আর এই জন্য কাগজটা নিয়ে হাইকোর্টে আমি রিট করব নির্বাচন কমিশনের উপরে কোনো আস্থাই নেই তার আস্থা জনগণের কথার উপরে নির্বাচন কমিশন যারা আছে এদের উপর কোনো আস্থাই নাই বিশ্বাস হারিয়ে গেছে তাদের উপর থেকে সবাই বলে আমি এমপি হয়েছি সবাই বলে হিরো আলম মনিকে ভোট দিয়েছে তাহলে এত ভোট দিল তারা সেই ভোটগুলো গেল কই তারা আরও বেশ কিছু বিষয় নিয়ে সন্দেহ তার জানালেন হিরো আলম নন্দীগ্রাম গণা শেষই হয়নি এর মধ্যে বৌড়ে থেকে দেখে ইচ্ছে ঘোষণা দিয়েছে মুসলমানকে পাশ হাঁটো বলে আমরা ওই দিকে গণনা করছি মুসলমানে টানছেন দেখে এখানে আগে বিজয় মালালে বসে আছে ঘোষণা নেওয়ার জন্য তাহলে এরা কিভাবে জানলো আগে থেকে আর পাশ তাহলে এটা আগে থেকে চক্রান্ত ছিল বর্তমান সরকারকেও প্রশ্নবিদ্ধ করেন এই প্রার্থী না এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশাই করা যায় না কারণ আমার মতো একটা স্বতন্ত্র প্রার্থী তাকে আমরা ভয় পাইতেছে ফিয়ার নির্বাচন কারণ সামান্য একটা হিরল মুখ দিয়ে ভয় পায় তাহলে বোঝা যাইতেছে এরা কতটা দুর্বল তার মতে ঝামেলা রয়েছে ইভিএম e সিস্টেমেও সদরে আমার নিজের ভোট দিয়ে গেছে ইভিএমে e মারতে হলে একটা তিনবার নৌকর ছবি ভাসে উঠেছে আমি এর আগে শুনেছিলাম ইভিএমে e এরকম মারে হলে একটা রাত যাবে নৌকর কতটা বাস্তব এটা প্রমাণ আমি পেয়েছি এটা নির্বাচন করতে গিয়ে মিডিয়া থেকে পিছিয়ে যাচ্ছেন কিনা এই প্রশ্নে তিনি জানান মাঝখানে নির্বাচনের কারণে একটু মিডিয়াতে পিছিয়ে পড়ে গেছিলাম আমরা মিডিয়াতে আবার কাজ শুরু করব সরকার ইভিএম কিংবা নির্বাচন কমিশনের উপরে আস্থা না থাকলেও আপনি হাইকোর্টে যেতে চাচ্ছেন হাইকোর্টের উপরে আপনার আস্থা আছে তো প্রশ্নে তিনি জানান হাইকোর্টে আমি যে কতবার গেছি সে কতবার আস্থা ফিরে পেয়েছি আগামীতে কোনো রাজনৈতিক দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা আছে কি তিনি জানান এই মুহূর্তে কোনো রকম দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা নাই যদি জানা কোনো সময় যোগ দিই আপনাদেরকে জানাবো আগামীতেও একই আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এইরকম পরিবেশ থেকে নির্বাচন দাঁড়ানোর প্রশ্ন ওঠে না এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব না কারণ বিশ্বাস আসলে এবার এবার একটা সুষ্ঠু নির্বাচন দেবে কিন্তু কালকে নির্বাচন আপনি ভালো করে সবাই জানেন কালকে আমার সাথে কতটা আপনি দুর্নীতি করা হয়েছে